পার দন্ত আমার গমে থেকে ডাইকা উডা আমা জানসকে স্কুল যাবান নিগা তোরাম কই নাই দে ঢাক দে স্কুল দবি কি তো আগো বাড়ি গুলো দা যাই আমি স্কুলে নিয়ে যায় তোরেতে ভালো হইলো গুরুডা ভাগ গুরুডা ওয়া গুরু কি হইরে ও নো ও নো নিয়া খালি বারতাদি যাইবে ইদুল গোবারি হতে যাই ইদুল গোবারি হতে গেলে তো খারাপই ভাই যাই দেখি ও ইদুল ইদুল তারা কি উঠছে না নাই ঘুম থেকে গোবারির হতে গেলে তো ভাই ইদুল ভাই স্কুল যাবে না স্কুল যাবে হ্যাঁ আমি কেতাব নিয়ে হ্যাঁ। মায়া পেন পিন দে দেখছ আর তোর আমি কি কইছিলাম কি কইছিলি কই না যে তুই স্কুল যাবি না তোর বাড়ি উপর দাঁড়াম না ও তুই দাগ দা যাবি তোর জন্য আমার ডেল ডেলি স্কুল জানা গে জানো তোর জন্য আমার ঘুমে থেকে ডাইকা উঠা আঙ্গমা জানোস কে স্কুল যাবার নাকি তোর আমি কই না যে দাগ দা স্কুল যাবি কি তগো বাড়ির যাই আমি স্কুলে নিয়ে যাই তোরই তো ভালো হইলো আমার সকালে ওটা নাকি ঘুমে পাঁচটা বাজায় ওটা জানোস কি ভালো হইলো তোরই ডাক্তার যাম না তগো বাড়ির স্কুল হ্যাঁ। আমি হালকা হালকা যাম না যাবি তাহলে আজকে যাবি না স্কুলে আজকে যাবো নো নো না হবো যাম না তোকে বাড়ি হতে স্কুলে যা হ্যাঁ হবো যা না আহা আবার বাপ দাসকে बाप ना पाहिलं मी सारखे आहे नाही सारना हे नाही तुला सारा है नाही रे बाय बाय सारा हे बघ एडा हितन दे एडा हितन दे thanks thanks bro thanks Sujal सारा से सारा से সারাসরি দুল স্যার আপনি এই দরজা দিলেন কে বেড়া না কি করলি আমি হ্যাঁ? হ্যাঁ? এই বাপ করে দেখাই তো আমি বই নাই তার আগে তুই বসা আমি তো আমি খারাই নাই চালার ভয় ভয় বলো হ্যাঁ।, হ্যাঁ তো ভুল ছিল হ্যাঁ, খালি ভয় বললাম কেরে আল্লাহ বলা তুই না কে হ্যাঁ উড়ে উড়ে ভাই উড়ে উড়ে ভাই উড়ে কি ওরে Oh no! Ah! तेरा दो दिन नहीं आती बोर्ड तो लो हाँ इन्हें कोई जगह हाँ लड़ बोला इन्हें कोई बोर्ड किसी सर आने उरे बाल दिवर किसी सर आने ना आने ना उरे को बोर्ड तो जा उरे उरे चियारे उरे को बोर्ड किसी ओ चियारे उरे बा तेरा तेरा पाव मैंने दी हमारे पाव मैंने दी सी ना কি করে ও পাও খাই যাবে পাও না মাঠে নামা নামা ও নো স্যার স্যার তাহলে আনে পাও না নামা দিন আর বড় তো দেখ বড় তো দেখ কষ্ট হয় স্যার কষ্ট কষ্ট হয়েছে পয়সা নামাইছি ও oh, নো এড়ারে বুঝা হারালাম না তো করে বলাও লিখাইছি না কি করে লিখাইছি আমি কথা তোর এনে উড়ে বল কিছু পাও তলে দে তুই মনে বল এবারে বয় এবারে এই জামা নাগাল করে আমি তো ভালো বুঝি বলা নেনে বলা বুঝা হারালাম না জীবনে তো আমরা সবাই গো মেলাই ফালামি করলাম বুঝছাও সবাই গো ভালো করে রাখো স্যার আমি তো কি খারাই নাই না ছাত্র নিয়ে পারলাম না ফাল আমি করবেন নিয়ে না করলাম তো তার ফাল আমি করতে স্যার ওগো দেখতে তো বাচ্চারা ও নো ইদম তো তো লেখ পড়তে ছিলেন লাগছে কি বাহ সারা সস নাড়া সারা তো ওগরে করতে না সে হ্যাঁ চলো সব বিয়ে করে আলাম না তো জানিস কি ভাঙ্গা গুলা তুই আমার চশমা নিছে গা চশমা স্যার আমনে নিছেন না আমি কোন একজন না আমি একবার তো করে যা তো করে না করে জীবনটা শেষ আমার আমনে দেখাল মাস্টারও মাস্টার মাস্টারও বাসাইতে যা চশমা তুই তোরা হ্যাঁ দেখছিস চশমা দে চশমা দে তোমরা পড়ো না ও কথা আমরা ওই কালকে লাগ করতেছিলাম ব্যাক টু ব্যাক হ্যাঁ ব্যাক কালকে লাগ করতেছিলাম দিয়েছিলাম তুই লে গানছা না তুই গানিস নাই এই স্যার এই যে মদার নাগালা হে চশমা বাঙ্গা চশমা একটা নিয়ে আমি লে গানছি না তাই তুই যাবো চাপাই তুই শালা জীবনটা আমার মেলা দিন ধরে করমে যায় দেখা হারি নে দেখি বাচ্চা করতাম কোনো বুদ্ধি যুদ্ধি করে নে হারি নাকি ঠিক আছে তো তোরা বাইক করছা ওই বাইক কর তাই করছি এই যে বুঝে যায় গেছে গা রাইতে লেখছি না বইবে হ্যাঁ। পাবো না নাই পাইছি স্যার এটা আমি নি স্যার রাইতে দেখাই স্যার লেগে আনছি না এনে এনে এনে কি স্যার এনি না রাইতে এই যে না লেগে ঘুম ধরছাল না হ্যাঁ। একটু আঙ্গ না আবার পকড়ে না যে হাদা আসল না হাদা এবার ডলে ডলে খায় হ্যাঁ, হিনে নিয়ে না এহিনি করে ছিঁড়ে একটা সিগারেট বানাই খাইছি তোর সিগারেট খাস না হ্যাঁ খাই না সিগারেট খাস না না খাই না তো হাসা কথা কবি দেখ তোকে বন্ধুর মতো আমি বুঝছা হাসা কথা কো হ্যাঁ, গন্ধ চাল না তুই যেন তুই যেন তুই যেন উদ্দায় গিয়া হ্যাঁ তাহলে তুই ফেলা খানা খাস খাই কানে কানে কানে কানে কথা বুঝছি জানি শুন না কালকে আমার দিকে দুইটা বানাই নিস বুঝছা খেলা হ্যাঁ বানাই নেবি কিন্তু নাইগুলি দেখছ তো এটা তো দেখছি তাহলে এখন দেখুন হয়েছে না নাই দেখছেন কি কি লেখছে রে মানে চশমা চুকে দিল চশমা না তুই ভাঙ্গা দিছে তুই ভাঙ্গা শুধু চশমা নিয়েছে না নে আতে নিবার গেছে কেন চশমা হ্যাঁ দেখুন কি লেখছে বুঝাই দিস অল্প এটা হইলো একশো হ্যাঁ। একশো না হ্যাঁ, একশো হ্যাঁ। আর নে হেদিনকে যে কই দিলেন একশো মেলা বড় বড় না আর হইলো এমরে নই এমরে ভালো বুঝান কষ্ট একশো হইলো মেলা বড় এই জন্য একশো দিছি বড় আর আমি যে কইলেন এক ছোড়ো একবারে হ্যাঁ। না রে এক এই যে গুদা করে লেখছি বুঝছেন কি তোর গুদা করে লেখ করছি কে এক ছোড়ো দিকে তাই গুদা করে লেখ রাখবো আর না কইলেন একশো বড় না রে এক বলো ছোড়ো না রে এক গুদা করে লেখছি ও নাই চালার বললাম না বললাম রে কি লেখছে দেখছো না এটা তো আমার এটা কি লেখছা এটা আনে বুঝিন না না দুয়ে দুয়ে কয় হয় কোন এটা তো আমার বাপের জানে না দিয়ে দিয়ে কয় কোন দিয়ে দিয়ে দিয়ে বাইশ হয় বাইশ হয় হ্যাঁ বাইশ হয় এটা তো সবাই জানে হ্যাঁ, হ্যাঁ? সবাই জানে তাহলে দুইটা দিয়ে থেকে একটা দুই দিলে কত হয় এটা বিশা বিষয় মানে ও হালা ফেলা এটা কি গুলো বিষয় মানে কি মানে, হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ? বাইশে থেকে দুই বার দিলি কত হয় দুই থাকে দুই এই যে কলম কর কলম দেন আরে কলম দেন বাইরে দিবেন একটা যদি কাইটা দেই তাহলে দুই থাকলো না একটা থাকে তাহলে তো দুই থাকে ঠিক আছে স্যার ও তোরে ভালো কম না স্যার কম না এই কয়ে যান ওইগুলো বাড়ি দিম স্যার আনে কি লেখেন আমি এক সেক্স তাহলে তো আমি না যাবো না না আমার না এই কামো না কামো না দেখ অন্য কামো না তুই তুই তো বন্ধুর মতো আঙ্গ বন্ধুর মতো বুঝছা কি লিখে আমি গল্প আমি লেখ পান বুঝছেন কি ডব্লিউ ডব্লিউ হ্যাপ হ্যাপ চ্যাম্পিয়ন ভিডিও ইনালা নাকি হ্যাঁ ইনালে ক্লাব আবো আমারটা আছে আমাদের জেনারেল করে দিবি না না স্যার oh, বহুত কষ্ট করে ডাউনলোড যেটি দিয়ে না বুঝছা আমার দিয়ে যাচ্ছে বুঝছা সম্ভব না সম্ভব না দিয়া যাবি গলে না গলে বাইরে দেখছা oh, স্যার একটা কথা না আন্দারে যে পেশাল তেশালেন না পারলেন হ্যাঁ। এইখান দিয়ে অল্প শুনছি এখানে আমি কোন কম শুনি তো না এইখান দিয়ে শুনছি হ্যাঁ। কম নাই না কালকে আজকে এই যে এটা আন্নের স্কুলে পড়তি খেলায় কিনছিলাম হ্যাঁ এটাও দিয়ে থেকে গেলাম রে কলমটা তো আন্নেরই মানে দিয়ে থেকে গেলাম তুই ব্যাগটাও থেকে আজকে আর স্কুল স্কুল পড়বো না যা নাম না আমি আরে না যা নাম না ভালো আমি না আমি আর তুই ভালো আচ্ছা, আচ্ছা, তো গেল গিয়া ভিডিওটা দিয়ে যা দেখতে বাইকার বাইকার কাটা কাটা সানি দন্দা মে খেলবে ও oh, নো মিয়া খালি বার্তা দে মানে আমাদের নতুনটা দে নতুনটা ওই যে রেশমি খেমান্ডা নাচ না oh, ওই যে নতুন যে বাড়িছে সাউথ ইন্ডিয়ার হিরোইন ও ওটা ও ওটা তো ওটা তো আমি একদিন দেখছিলাম শালার এনা তো নিলাম টুপি তো মাথায় নিছি এনা দেখলে তো টুপি খুলাতে না গো মাইজে খারাপ করবো টুপিটা দেখছে না হালার ফুলার তামসা হবার টুপি খুলতেছে কি কুমার তাহলে বাচ্চারা তুমগো আজকের মতো তুমগো ছুটি স্যার তাহলে আপনি কালকে ডাউনলোড করে নেওয়ার দিয়ে ও আমার এমপি যাই যাই কে বুঝছা তোর দিল ভাগে ভাগে আমি একদম আমি একদম স্যারের ব্যাগ কাম নিয়ে যাবে খারাপ পাবো স্যারের ব্যাগ নিয়ে যাবে মানে খারাপ পাবো কালকে স্কুলে আমি দেখতে যাবো তুই বই দেখা তাহলে স্যার হ্যাঁ বই তোর নিয়ে যা তোর দিলাম এটা দেখ পান দেখ পান হ্যাঁ পুরা দেখমু দেখমু না মানে কি জিনিস দিয়ে গেল ছাত্ররা এমনি ঘুমোতে নড়তে দশটা বাজে না দেখলি তো আরো একবারে পুরো দশটা বাজে আর পড়াই হারি নেই পড়ার জন্য তাহলে পড়াই হারি নেই তাই আমি টেনশন করে কি করবো দায়িত্ব নোট করবো আর তুমি না দেখবো বন্ধুরা আঙ্গ ভিডিওটা জল কোনো অনেক খারাপ সারাপ হয়ে থাকে তো ভুল হাতে আমি থানাতে মাপ চাই তো এই যে ভিডিওটা যে করলাম ধরেন সে বাস্তবতা হয়ে থাকে তো ভাইরা আমাদের ভিডিওটা কেমন হইল তো যদি ভালো হয়ে থাকে একটা লাইক দিবেন আর ভিডিওটা কেমন হইল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ফানি সিস্টেম হয়েছে কে সিরিয়াসলি নেবেন না